এখন একটা পাতা ছিঁড়বে একটা ছিঁড়ল এই একটা পাতা ছিঁড়বে এই পাতা ছিঁড়ে ছিঁড়া শুরু করছে ফাহাদের প্রেমে প্রেমাপে কিছু পাতা কত পাতা নষ্ট হচ্ছে এখানটায় কি কি এটা কি এটা মিনিংটা বুঝলাম না হাতে এখনো পাতা সে কথা বলবি একটা মেয়ের সাথে ভালোভাবে কথা বল কিন্তু তা বলে পাতা ছিঁড়বি ছি গাছটাকে দুঃখ দিচ্ছে দেখেন রাস্তার নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা তবু দেখতেছে না আমরা ভিডিও করতেছি দেখেন কত হাসি কথা বলার সময় কত হাসি বাধ্য